মনটারে নষ্ট কইরা দিলি কেন তোর বিরহে কান্দিও বিরত মরার মতো হইল না কব পাথর বুকে চাই পারে তুই হইয়া গেলি কেমন মারা মারলি আমার হইল না কব এই দুনিয়া এমন বেইমান বাইরে রে আমার জীবনটাকে নষ্ট কইরা দিলি